কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের ওপরে লোটে কৃষ্ণ কলি আমি তারে বলি কাউকে একটা ভাবছিলাম কোথায় <laughs> মনে হলো কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের লো মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের পরে লোটে কালো কাশে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ মানে হানি যুগল ভুরু শূন্যে বারে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো দেখেছি তা কালো ভুরি চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে বাতাস এলো হঠাৎ ধে ধনে খেতে ঢে ধারে মাঠের মাঝে আর ছিল না কেউ আমার মানে দেখলে কি নাচে কালো যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ বলি আমি তারেই বলি এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে এমনি করে কালো কাজ জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আসে শাল কোণে করে কালো কাজল মে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আসে শাল কোণে এমনি করে কালো কোমল ছায়া আশা এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরি চোখ কলি আমি তারে কৃষ্ণকলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার উপরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে কোন দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও মে কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ বলি আমি তারই বলি বাহ দারুণ